যে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে হোক মূলত আমাকে মেসেজটা দেওয়া হয়েছিল যে শিরিক এর ভয়াবহতা কি আমি আমার সেন্স থেকে একটা কথা বলবো কোরআন মানুষ থেকে গত দলিল আমি আপনাকে বলবো না একজন ব্যক্তি যদি মুশরেক হয়ে মরে যায় জানেন তার হতভাগা হওয়ার সব থেকে বড় জিনিসটা আমার কাছে কি আশ্চর্য লাগে আর একজন মুশরেক জাহান নামে যাবে যাবে এটা আমরা সবাই জানি কিন্তু মুশরেক আল্লাহর কাছে এত হীন বা এত লাঞ্ছিত ব্যক্তি আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি শিরিক করে যদি মরে যায় আল্লাহ সুবহানা হুয়া তারা তাকে এত বেশি মাহরুম করেছেন যে আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি সে সন্তান যদি রেখে যায় পিতামাতা রেখে যায় কোনো ব্যক্তির দোয়া তার কোনো কাজে আসবে না বরং আল্লাহ জীবিতদেরকে নিষেধ করে দিয়েছে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক তোমার একেবারে কাছের কোনো ব্যক্তি হোক তোমার পিতামাতা হোক যদি শিরিক করে মরে যায় এটা যদি তুমি জানতে পারো তোমার জন্য তার জন্য দোয়া করাটা হারাম আল্লাহ হারাম করে দিয়েছে মা কানা আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় আর তুমি এটা জানো সেটা তোমার বাপ হোক তোমার মা হোক তোমার সন্তান হোক মরে গেলে তার জন্য দোয়া করাটাই হারাম বোঝেন কথাটা কবুল করা না করাটা পরের সাবজেক্ট আল্লাহ বলতেছেন কোন মুসলিমের জন্য একজন মুশরিকের জন্য দোয়া করাই হারাম এটা কত বড় একটা কথা আপনি বোঝেন এই জন্য শিরিক থেকে বাঁচেন অন্তত এই রাস্তাটাকে আপনি বন্ধ করে দিয়েন না যে একজন তাওহিদের দোয়া আপনার নসিবে হবে না আল্লাহ সোবানা হুয়া তালা কতক ব্যক্তির দোয়া গ্রহণ করার পরে কতক ব্যক্তিকে মাফ করে দেবে কিন্তু মুশরেক নিজের সন্তানের দোয়া থেকে মাহরুম নিজের পিতামাতার দোয়া থেকে মাহরুম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ আদেশ করেছে যে সে তার মার জন্য দোয়াটা পর্যন্ত করার অধিকার পান নাই এটা কত বড় কথা আল্লাহ সুবাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ শিরিক থেকে বাঁচিয়ে রাখো আসনাম আল্লাহ তুমি আমাকে আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো এবং বাংলার মুসলিমদেরকে আল্লাহ তুমি তৌহিদের পতাকা তোলে আসার তৌফিক দান করো এবং যারা ইসলাম গ্রহণ করে নিচ্ছে সালাফের দাওয়াত গ্রহণ করে নিচ্ছে আল্লাহ তাদের ইমানকে অটুট রাখার তুমি তৌফিক দান করো শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সোহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মা সিফুন আসসালাম আলাল মুরসালিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন